কোন নেতার উন্মত হয়ে লাভ নাই গতি খুঁজে পাবেন না তাল খুঁজে পাবেন না বিশ্ব নবীর উন্মত হন বিশ্ব নবীকে নেতা মানে বিশ্ব নবীর নেতৃত্ব যারা মানবে তারা আল্লাহর জান্নাতে ও বিশ্ব নবীর নেতৃত্বে জান্নাতে যাবে ঠিক না বেঠি এখন তো ঠিক জোরেই বলছেন কিন্তু সবসময় ঠিক থাকবে তো কথা ইনশাল্লাহ হিম্মত নিয়ে বললেন আবার ওই মেয়ের মতো ইনশাল্লাহ বললেন না রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ কাজ করবেন পুরাটা আল্লাহর বিরুদ্ধে আর নাম নিবেন আল্লাহ আল্লাহ খুশি না বেজা আরো জোরে